এখানে দেখতেই পাচ্ছেন আঠারো K minute two point one K one minute view eight point eight K three second view two তেরোটা হচ্ছে পোস্ট রিয়াকশন আটচল্লিশটা নেট ফলোয়ার তো আপনারা এটা কিভাবে করবেন এই পুরা ভিডিওতে আপনারা সেটাই দেখতে পারবেন তো একটুও না টেনে পুরো ভিডিওটা দেখবেন আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এই যে মানে ভিডিওগুলো আপলোড করার মাধ্যমে আপনার পেজের যে ক্রাইটেরিয়া ওয়াচ টাইম তারপর ফলোয়ার কিভাবে পূরণ করবেন সেইটাই তো এই যে পুরো প্রসেসটা এটা কিন্তু খুব সহজ এবং খুব সুন্দরভাবেই হবে আপনারা দেখবেন তো এখানে কিছু সমস্যাও আছে তো যার কারণে আপনাদেরকে আমার পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু আর নইলে আবার সমস্যায় পড়ে যাবেন আপনার চ্যানেল কিন্তু সমস্যায় হবে দেখেন যে এখানে আমি একটা দিয়ে রাখছি আমার এই পেজে এটা কিন্তু একটা নিউ পেজ আমি পরবর্তীতে আপনাদেরকে একবারে পেজ খোলা থেকে শুরু করে সব কিছুই দেখাবো সেটা নিয়ে সমস্যা নাই দেখুন যে আমার এই পেজটা কিন্তু পিপল রিস বারো কে পিপল রিস করছে প্লাস আমি যদি একটু ক্রাইটেরিয়াগুলো দেখাই এখানে আপনাদেরকে জাস্ট একটা দেখাই আমি এখান থেকে পারফরমেন্সে গেলাম দেখুন যে আমি লাস্ট কয় দিনে কত ইয়া করছি ধরেন যে আমি একুশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত সিলেক্ট করলাম আপডেট করলাম আপডেট করে দেখুন যে আঠারো কে মিনিট ভিউ হয়েছে তারপর হচ্ছে two point one K minute one minute view eight point eight K হচ্ছে থ্রি সেকেন্ড ভিউ পাঁচটা তেরোটা পোস্ট রিয়াকশন তারপর আটচল্লিশটা ফলোয়ার ওখানে কিন্তু বায়ান্নটা ফলোয়ার এখানে অনেকগুলো আপডেটও হয়নি তো অনেক কিছু আপডেটও হয়নি এখানে তো দেখতেই পাচ্ছেন যে এখানে অর্গানিক তারপর হচ্ছে পোস্টেড তারপর হচ্ছে নন ফলোয়ার থেকে আসছে সব কিছু ভিডিও থেকে লাইভ থেকে দেখুন তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যদি আমি মাত্র কয় তারিখ থেকে একুশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে যদি এগুলো করতে পারি আঠারোকে মিনিট পুরাইতে পারি তাহলে আপনাদের বেশি দেরি লাগবে না আর আমি তো ওভাবে কাজও করি নাই মানে একটু জাস্ট ইয়ে করছি তো এটা কিন্তু এতগুলো মানুষ যদি রিস্ক করে পেজটা আসলে কিন্তু পেজটার রিস্ক ভালো হচ্ছে আর এটা কিভাবে করবেন দেখুন যে কালকে দিছি ইয়াস্টারডে টুকে ভিউ কিন্তু পার হয়ে গেছে দেখেন যে দাঁড়ান এটার আমি একটু ইয়েটা বের করি মানে যে ওভারভিউ এটা একটু দেখাই আপনাদেরকে দেখুন এটা কিন্তু একটা সিরিয়ালের কাজ মানে কপিরাইট ওয়ার্ক করছি তো এটাতে দেখেন যে বারো ঘন্টা ছয়চল্লিশ মিনিট মিনিট ভিউ হয়েছে তারপর তিন সেকেন্ড ভিউ হয়েছে আপনার পাঁচশো উনসত্তরটা এক মিনিট ভিউ রয়েছে একশো আঠারোটি এবং অ্যাভারেজ মিনিট ভিউ চৌত্রিশ সেকেন্ড তো এইভাবেই তো দেখেন যে ইউজার রিটেনশন সব কিছু ঠিকই আছে তিন সেকেন্ড ভিউ হচ্ছে টুকে ওয়ান মিনিট হচ্ছে এত এত দেখাচ্ছে আর মিনিট ভিউ দেখেন যে four point six K minute viewed মানে চার হাজার চার হাজার মিনিট দেখা হয়ে গেছে তো দেখেন যে এটা কিন্তু রিকমেন্ডেশনে গেছে তারপর কোথায় থেকে দেখছে সেটাই দেখেন এঙ্গেজমেন্ট রয়েছে একাত্তরটা রিয়াকশন ছেষট্টিটা তো এটা রিজিয়ন দেখেন যে ওয়েস্ট বেঙ্গলে দেখছে বেশি তারপর ঢাকা চট্টগ্রাম আসাম তারপর কান্ট্রি যদি দেখেন তাহলে দেখেন যে India Bangladesh United State United State কিন্তু একটা হচ্ছে প্রিমিয়াম কান্ট্রি মানে এটাতে যদি আপনার ভিডিও দেখায় এবং সেখানে যদি অ্যাড দেখায় তাহলে কিন্তু এই কান্ট্রিগুলোর চেয়ে অনেক অনেক অনেক টাকা বেশি পাবেন তো এটা হচ্ছে ইউনাইটেড স্টেটসেও দেখাইছে সৌদি আরবিয়া ইউনাইটেড কিন্তু এইভাবে আমার ভিডিওটি কিন্তু সবখানে দেখাইছে তো এখন আমি দেখাবো আপনারা এই যে আমরা এই ধরনের একটা ভিডিও কেমনে দেবেন আর এটাতে কপিরাইট কেমনে আসেনি এখনও দেখেন যে এটা কিন্তু পাবলিশ করা ভিডিও রয়েছে এখনও কিন্তু এটাতে কোনো সমস্যা নাই তো ভিউ হিস্ট্রি দেখেন এটা কিন্তু কোনো সমস্যা ছাড়া আমার পেজে রয়েছে আমি যদি পেজটা একটু খুলে দেখাই আপনাদেরকে হ্যাঁ দেখেন যে এটা কিন্তু পেজে আছে তো এখন আপনাদেরকে আমি পুরাটা দেখাবো যে সাইটটা দিয়ে two point one K views দেখাচ্ছে এটা আমার পেজে কিন্তু এখনও আছে বায়ান্নটা ফলোয়ার হয়েছে মাত্র এটা আমি জাস্ট ইয়ার ইয়াস্টারডে দেখেন যে ভিডিওটা আমি কবে ছাড়ছি সেটা দেখেন জাস্ট বিশ ঘন্টা আগে বিশ ঘন্টা আগে দেয়া ভিডিও এরকম অবস্থায় এখন যদি আপনাকে আমি দেখাই এখন কিন্তু এটা কিভাবে কাজটা করবেন কিভাবে করা হয় সেগুলো যদি দেখাইতে চাই তাহলে বেশি কিছু করতে হবে না আপনাকে এখানে জাস্ট সার্চ বারে সার্চ করতে হবে যে কোনো একটা সিরিয়ালের নাম দিয়ে যেহেতু আমরা কপিরাইট ওয়ার্ক করব আমি সিরিয়াল নিয়ে করাটা একটু ঝামেলা তবে আপনাকে আমি পরে স্টেপ বাই স্টেপ সব কিছু শেখাবো এখন আমি জাস্ট সিরিয়ালটা একটু দেখাচ্ছি ধরেন যে অনুরাগের সোহা টুডে আজকের লাইভ এপিসোড লাইভ তো এখানে আমি গেলাম তারপর ভিডিওতে গেলাম হুম ভিডিওতে যাওয়ার পর দেখেন যে এটা কিন্তু লাইভ চলতেছে three point three K watching মানে এটা তিন পয়েন্ট তিন হাজার মানুষ দেখতেছে এটা অলরেডি তো আমার আজকে টু ডেটটা লাগবে টুডে তো টুডেরগুলো এগুলো আসছে আজকে উনিশ ঘন্টা আগে তো যেহেতু এখানে একটা লাইভ চলেছে আমরা দেখি লাইভটা নিতে পারি কিনা তো আপনি এখান থেকেও নিতে পারেন আপনি চাইলে ইউটিউব থেকেও নিতে পারেন অনুরাগের ছোঁয়া চ চলুন আমরা ইউটিউব থেকেই নিয়ে আসি তো এখানে ইউটিউবে এসে সার্চ করলাম অনুরাগের ছোঁয়া টুডে এপিসোড লিখে সার্চ করলাম দেখুন এখানে এপিসোড কিন্তু আসলো তো আজকেরটা নিব আঠারো ঘন্টায় দেখেন যে এক মিলিয়ন ভিউ হয়ে গেছে আঠারো ঘন্টায় এক মিলিয়ন ভিউ হয়ে গেছে অলরেডি ওইটা তো তো আমরা একটু এই চ্যানেলটাতে ঢুকে দেখি কি অবস্থায় চ্যানেলের দুই ঘন্টা আগে দিছে তারপর এখানে দেখি আমাদের যে সিরিয়ালটা এই যে আঠারো ঘন্টা আগে দিছে আমরা মনে করেন যে এটাই লাইভ করব তো এটা কি করব আমরা এটা ডাউনলোড করে নিব তো এটা আমি অন্য ট্যাবে খুলে নিলাম নেওয়ার পর এখানকার যে লিঙ্কটা আছে আমি এই লিঙ্কটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে এরপর হচ্ছে আমি চলে যাব একটি ইউটিউব ভিডিও ডাউনলোডার দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড অনলাইন লিখব দেখুন যে আসলো এরপর আমি এখানে ঢুকলাম এইখান থেকে আমি এই ভিডিওটা ডাউনলোড করে নিব এরপর আমরা লাইভ করব তো লাইভ করার জন্য আপনাদের ওবিএস নামের একটা সফটওয়্যার লাগবে তো এখান থেকে হচ্ছে না যা বুঝতেছি না কেন এটা হচ্ছে না যাই হোক আমরা অন্য আরেকটাতে ঢুকবো এখানেও আসতেছে না ভিডিওটা ভিডিওটা আসতেছে না কেন বুঝতেছি না দাঁড়ান আমি অন্য জায়গায় খুলে দেখি তো বন্ধুরা দেখুন আমার কিন্তু এখান থেকে ভিডিওটা আমি ডাউনলোড করে নিচ্ছি এখানে ডাউনলোড হচ্ছে ভিডিও এটা তো অনেক সময় ঝামেলা করতে পারে ওয়েবসাইট দিয়ে হয়তো নাও হতে পারে আমি এটা হচ্ছে আইডিএম বা যেটা ম্যানেজার আছে এটা দিয়ে ডাউনলোড করলাম তো এটা ডাউনলোড হচ্ছে হওয়ার পর একটা মাধ্যম না কাজ করলে অন্য মাধ্যম কাজ করতে হবে আর কি এখানে মানে কোনো জায়গায় বেজে থাকা যাবে না যেমন আমি যদি এখান থেকে না পারি আমি ফেসবুক থেকে ডাউনলোড করে নিব অথবা ইউটিউব থেকে অন্য একটা চ্যানেল থেকে নিয়ে নিব তো আমার আপনাকে যে এটাই নিতে হবে এরকম কোনো কথা নাই তো এখন দেখুন যে এখানে লাইভ চলতেছে একটা ভিউজ কিন্তু হচ্ছে তো এগুলো যেহেতু টুডের ভিডিও দেখি একটাতে ঢুকে দেখি আমি তো এগুলো কিন্তু কালকের ভিডিও কালকে অলরেডি রিয়া করা হয়ে গেছে তো এটার ভালোই ভিউজ হয়েছে ফলোয়ারও দেখছেন আস্তে আমি একদম আপনাদেরকে শুরু থেকে সব কিছু শেখাবো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে আপনি সব কিছু শুরু থেকে একদম সিরিয়াল বাই সিরিয়াল শিখতে পারবেন আজকে একটা ওভারভিউ দিচ্ছি মানে টোটাল কাজটা একবারে একটা ভিডিওতে দেখাচ্ছি সুতরাং ভিডিওটা একটু লং হবে আপনাদেরকে একটু ধৈর্য ধরে থাকতে হবে তো এখানে দেখুন আমি এখান থেকে ব্যাক দিলাম ভিডিওটা ডাউনলোড হচ্ছে অলরেডি অল্প একটু বাকি আছে আর ভিডিওটা ডাউনলোড হোক ততক্ষণে আমরা কি করব আমরা হচ্ছে ক্রিয়েট পোস্ট তারপর গো লাইভে যাব গ্লাইবের এখানে আসলাম তারপর এখান থেকে আমরা একটা ওবিএসটা ডাউনলোড করে নিব ওবিএস লিখে সার্চ করবেন ওবিএস হচ্ছে একটা লাইভ স্ট্রিম করা সফটওয়্যার আর যদি আপনাদের পিচি না পিচি দিয়ে মানে এত বড় সব যদি সফটওয়্যারটা না আসে ওবিএস সবখানে চলে যদি না আসে তাহলে সেক্ষেত্রে আপনারা গো স্ট্রিম নাগে একটা সফটওয়্যার আছে সফটওয়্যার বলতেছে ওয়েবসাইট সেখান থেকে আপনারা স্ট্রিম করতে পারবেন এই যে গো স্ট্রিম লিখে সার্চ করবেন ইউটিউবে সার্চ করলে আপনারা সব কিছু পেয়ে যাবেন তো ওবিএস আপনারা অলওয়েজ ওবিএস আমি ওবিএস দিয়েই করি তো ওবিএসতে জাস্ট উইন্ডোজে ডাউনলোড করে এটা একটু ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়ার পর আপনাদের এরকম একটা আসবে তো আমি এটা ওপেন করলাম ইনস্টল তো করতে পারেন সবাই না করতে পারলে ইউটিউব থেকে দেখে নেবেন ইউটিউবে সব কিছুই আছে তো আমি এটা হচ্ছে প্রোফাইলটা এইভাবে সাজাইছি তো এখানে আপনাদেরকে কি করতে হবে এখানে এখানেগুলো কিছু থাকবে না তো এখানে প্লাস বাটনে ক্লিক করতে হবে একটা সিন নিয়ে নিতে হবে তো আমি সিন টু নিলাম নেয়ার পর এখানে একটা সিনটা আসলো কিন্তু এরপর এখানে ক্লিক করে আমি কি করব আমার যে মিডিয়া সোর্স এই মিডিয়া সোর্সে ক্লিক করব মিডিয়া সোর্সে ক্লিক করে ওকে দিব ওকে দেওয়ার পর আমি যেটা লাইভ করব সেই ভিডিওটা এখানে দিয়ে দিব তো আমরা এটা লাইভ করব যেহেতু আমরা এটা ডাউনলোড করলাম তো ওকে করলাম আবার ওকে দিতে হবে তো দেওয়ার পর এটা একটু টেনে লম্বা করে দিবেন টেনে লম্বা করে দিলাম হ্যাঁ এটা একটু বন্ধ করলাম তো এখানে দেখুন যে অন্য জোনার লেখাগুলো আছে তো এই লেখাগুলো যদি আমরা বাদ দিতে চাই তো আমাদেরকে কী করতে হবে এখানে প্লাসে ক্লিক করতে হবে এখানে দেখুন যে কালার নামে একটা আছে কালার সোর্স কালার সোর্স নেবেন একটা তো এখানে একটা কালার দিবেন গ্রিন কালার তো এটা একটু আমরা টানাই যাতে করে এই কালারটা সিলেক্ট করতে পারি তো ধরেন এটাই দিলাম মনে করেন যে এটাই কালার দিলাম তো ওকে দিলাম দেওয়ার পর এটা একটু নিচে এইভাবে একটু অ্যাডজাস্ট করে নিলাম ওকে তারপর এটাকে আমরা কপি করব। কপি করে এটা পেস্ট করব মানে ডুপ্লিকেট করব। সরি হয় নাই তো ডুপ্লিকেট করব এবং এটাকে আমরা উপরে নিয়ে যাব একটা তো দেখুন এইভাবে দুইটা দুই জায়গায় হলো তো এখন আমরা কি করব এই জায়গা দুটা তো ফাঁকা রাখা যাবে না কিছু একটা লিখে দিব এখানে তো এখানে লেখার জন্য এখানে দেখুন টেক্স জিডিআই লেখা আছে এখানে আমরা টেক্স জিডিআই যেটা আছে এটা দিয়ে ওকে দিলাম অথবা এখানে আপনারা নাম দিয়ে দিতে পারেন বোঝার ক্ষেত্রে তো এখানে আমি একটা নাম লিখতেছি আমার পেজের নামটা লিখব তো আমি এমনি লিখে রাখলাম এটা হচ্ছে আমার পেজ যেটা থেকে আমি এখন ভিডিওটা আপলোড করব এখন কথা হচ্ছে আমার এই পেজটা এখনও এক্সপেরিমেন্ট চলতেছে এই পেজটা নিয়ে মানে ভালোই রেসপন্স পাচ্ছি আপনাদেরকে মিনিট কত হয়েছে সব কিছু দেখানো হবে আপনারা জাস্ট একটু ওয়েট করেন তারপর এখানে টু এটাতে আর একটা লিখবো follow for new episode episode তো এগুলোর কিন্তু কালারও করতে পারবেন আপনারা চাইলে অনেক কিছু করতে পারবেন আপনারা মানে আস্তে আস্তে সব কিছু শিখে নিতে পারবেন আর কি তো যেহেতু এখন সাদা আছে আমি একটা লাল কালার দিয়ে দিচ্ছি আপনারা মানে যদি একটু ঘাটাঘাটি করেন সব কিছু শিখবেন আর একটা ভিডিওতে এত কিছু শিখাইতে গেলে মানে গোলমিল হয়ে যাবে সব কিছু এই জন্য আমি আপনাদের জন্য প্রথম থেকে একদম শুরু থেকে সব কিছু দেখাবো তো প্যারা নিয়েন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা কপিরাইট ওয়ার্ক নিয়ে কিভাবে কাজ করবেন পুরা বিস্তারিত পাবেন আর আমি ভবিষ্যতে সামনে কিছুদিন পর একটা কোর্স করব কোর্স করাবো যেটা হচ্ছে একদম ফ্রি একদম ফ্রি বলতে ওইটা হচ্ছে যে আপনাদের একটা টিম হবে আর কি যদি আপনারা কাজ করেন এখানে যদি কাজ করেন টিম হিসেবে যদি কাজ করেন সেই কাজটা কিন্তু একটু পারফেক্ট হয় তো দেখুন আমাদের সিনটা একটু ভালো হইলো মানে আপনাদেরকে এটার একটু সুবিধাটা বোঝাই যে আমি কেন কোর্সটা লঞ্চ করতে চাচ্ছি কোর্সটা থাকবে একদম ফ্রি বুঝতে পারছেন আপনারা যারা ইচ্ছা তারাই জয়েন করতে পারবেন তো ভিডিওর এই ভিডিওটা দেখতেছেন যে এখানে হয়তো আমার ফেসবুক অথবা কিছুর লিঙ্ক দিয়ে থাকবে সেখানে গিয়ে আপনার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যে ভাই আমি আপনার এই ফ্রি কোর্সটা করতে চাই এই ফ্রি কোর্সটা করলে আপনার কি হবে আপনার হচ্ছে একটা কমিউনিটি বিল্ড হবে মানে একটা টিম ওয়ার্ক হবে আপনি যেখানে গিয়ে বেজে যাবেন সেখানে গিয়ে হচ্ছে আপনার ওই যে টিম আপনারা একসাথে শিখতেছেন আরেকজনে আপনাকে গিয়ে হেল্প করতে পারবে হয়তো ও একটু বেশি জানে হয়তো আমি একটু কম জানি এইভাবেই হবে আর কি আমিও যে একবার পারফেক্টলি ফেসবুক কপিরাইট ওয়ার্ক জানি সেটাইও না বাট আমি আপনাকে শেখাবো আপনি যা পারেন তা আপনাকে আমাকে শেখাবেন এই জন্য এই কোর্সটা একদম ফ্রি একটা কমিউনিটি হবে কিছু মানুষ একসঙ্গে হব আমরা মানে আমার প্রয়োজনে আপনি সাহায্য করবেন আপনার প্রয়োজনে আমি সাহায্য করব এই ধরনের একটা মেন্টালিটি নিয়ে আমি এই কোর্সটার কথা বললাম তো আপনারা নিচে দেখেন ভিডিওর নিচে কোনো লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে আমাকে গিয়ে নক করবেন ভাই আমি কোর্সটা করতে চাই কিভাবে কি করব তো আমি হয়তো ডিটেলস বলবো আর এটা হচ্ছে যেহেতু প্রথম ভিডিও আমি একটা একটা করে ধাপে ধাপে ভিডিও আনবো আর আপনাকে কোর্স সম্পর্কে ডিটেলস জানাবো সমস্যা নেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন কপিরাইট ওয়ার্ক করতে পারবেন কপিরাইট ওয়ার্ক করে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন সমস্যা নেই এখন কথা হচ্ছে আপনারা পেজ মনিট আমরা এটা দেখাচ্ছি জাস্ট পেজ মনিটাইজ করার জন্য যে ছয়শো মিনিট ছয়শো কে মানে ছয়শো মিনিট না ছয়শো কে মিনিট ওয়াচ টাইম লাগে সেটা কিভাবে পূরণ করবেন সেটা আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে তো এরকম দেখেন এটা আমি কিন্তু সিন আপনাদের সামনে কমপ্লিট করে ফেললাম প্রথমে আমার ভিডিওটা আনলাম মিডিয়া সোর্স অ্যাড করে তারপর এখানে যে ওর লেখাগুলো ঢেকে দিলাম কালার প্লেট নিয়ে দুইটা নিয়ে তারপর টেক্সট নিয়ে এখানে টেক্সট বসাই দিলাম আর কিচ্ছু করি নাই এখন আমরা কি করব আমরা যে পেজ থেকে লাইভ করব সেই পেজে যাব পেজে গেলাম পেজে যাওয়ার পর কেটে দিলাম সব কিছু আবার নতুন করে যাই পেজে গেলাম তো এখানে গেলাম আর এই পেজের রিচটা দেখেন আপনাদেরকে দেখাই আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই আপনাদেরকে রিচ দেখায় এখানে এই যে post reach post engagement new page এটা হচ্ছে দুই তিন দিনের হিসাব দেখাচ্ছে মনে হয় তো এইভাবে হচ্ছে এখন দেখেন যে এটা রিস্ক জাস্ট কালকে একটা ভিডিও দিয়ে আমি কাজ করছিলাম তো এখন আপনাদেরকে আমি আর একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি এখন কিন্তু টাইম পারফেক্ট না যদিও বা টাইম পারফেক্ট না তবুও কিন্তু ভিউ হবে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে ভিউ হবে এটা আমি জানি তো টাইম কিন্তু এখন পারফেক্ট টাইম না ভিউ একটু কম হবে সমস্যা নেই তো এখন কি করতে হবে আপনাকে লাইভ করতে হবে তো ভিডিওসে গেলাম এখান থেকে তারপর ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে লাইভ করতে আর এখান থেকে করতে পারি তো আমরা ক্রিয়েটর স্টুডিওতে যাব যাওয়ার পর ক্রিয়েট পোস্ট গো লাইভে করব হ্যাঁ এরকম আসলো এরপর থাকার পর তারপর হচ্ছে সিলেক্ট করব লাইভে তো লাইভে সিলেক্ট করার পর আমাদের একটা কি লাগবে আমাদের একটা টাইটেল লাগবে তো আমরা এই টাইটেলটা কপি করলাম যে ভিডিওটা নিচ্ছি তো এই ভিডিওটার টাইটেলটা আমরা এখানে পেস্ট করে দিব এই যেটা হচ্ছে টাইটেল দেওয়ার জায়গা ভি আবার ভি তো আমরা পেস্ট করে দিলাম তারপর সেভ করব। সেভ করব এখানে আরও ইন ডিটেলস অনেক কিছু জানার আছে কিভাবে অডিয়েন্স সেটিং করবেন কোন জায়গায় কি আপনার ভিডিওটা কোন জায়গায় দেখাবে কোন জায়গায় দেখাবে না এখানে কিন্তু সেটিং আছে এগুলো করতে হয় বাট আমি এখন করব না কারণ একটা ভিডিওতে এত কিছু দেখাতে গেলে আপনাদের সব মাথার উপর দিয়ে যাবে তো যাই হোক আমরা এখানে টাইটেল দিলাম তারপর কপি করলাম এটা হচ্ছে স্ট্রিম কি আমাদেরকে এটা দিতে হবে ওবিএসে তো আমরা ওবিএসে গেলাম সেটিংয়ে গেলাম তারপর হচ্ছে স্ট্রিমে এরপর এখানে এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর অ্যাপ্লাই ওকে এরপর এর কিছু সেটিং আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো পরে তারপর এখানে দেখে জাস্ট স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করলাম স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করলে এখানে দেখুন যে কানেকশন হচ্ছে ওকে কানেকশন হয়ে গেল তারপর এখন আমরা কি করব এই ভিডিওটাতে চলতেছে না কিন্তু এই ভিডিওটাকে আমরা চালাই দিব তো চালানোর জন্য এই যে মিডিয়া সোর্সের উপর ক্লিক করব এখানে দেখুন প্লে বাটন আসছে এবং ভিডিওর ল্যান্ড দেখাচ্ছে তো আমরা এখান থেকে প্লে করে দিব প্লে করে দেওয়ার পর এখান থেকে আমরা গো লাইভে ক্লিক করে দিব আরেকটা বিষয় মাথায় রাখবেন এখানকার যে আপনার ডেস্কটপ অডিওটা ক্রস করে দেবেন আর তারপর হচ্ছে মাইক যেটা আছে এটাও ক্লোজ করে দেবেন জাস্ট মিডিয়া সোর্সের যেটা থাকবে এটার মাইকটা অন করে দেবেন তো এখানে দেখুন লাইভ হয়ে গেল প্লাস এখানে আস্তে আস্তে এখন ভিউয়ার আসবে আপনারা দেখতেই পাবেন রিলোড করি এখানে অটোমেটিক ভিউয়ার্স আসবে আপনারা একটু ওয়েট করেন দেখতে পারবেন যে একটা ভিউস কিন্তু এসে গেছে আমরা কিন্তু কিচ্ছু করি নাই আমরা কিচ্ছু করি নাই বাইশ তেইশ সেকেন্ডে একটা ভিউয়ার চলে আস তিনটা হয়ে গেল দেখলেন তিনটা হয়ে গেল আমরা কিচ্ছু করি নাই তো এখান থেকে যাব আমি এখানে একটা ইয়ার শো করে দিই আমার গ্রুপ ছয়টা ভিউয়ার দেখতেই পাচ্ছেন আমি কিচ্ছু করি নাই লাইভ চলতেছে এখানে টাইম দেখেন যে আমি ভিডিও কাট করলাম কিনা একটু করে তারপরে দেখুন এখানে ছয়টা পিক হচ্ছে পাঁচটা আসতেছে তারপর এটা চলবে এটাতে কিন্তু একটা সমস্যা আছে আমি আপনাকে আগেই বলছি এটা হচ্ছে আপনার এইভাবে করলে আপনার যে লাইভটা এটা ব্লক হবে এটা হয়তো ব্লক হবে একটু পরে আপনাদেরকে আমি সেটাও দেখাবো যে এই ভিডিওটা ব্লক হবে কি কি কি করলে ব্লক হবে না সেটাও আমি আপনাদেরকে পরের ভিডিওতে জানাবো এটা ব্লক হবে আমি জানি কারণ এটাতে আমি যে সেটিংগুলো করা লাগে এই সেটিংগুলো করি নাই তো এই লাইভটা ব্লগ হবে একটু পরে আমি জানি তো সাতজন ভিউয়ার চলে আসছে আমি কিন্তু এখনও শেয়ার দেই নাই এখানে আরও একটা কাজ আছে শেয়ারের কাজ আছে তো আপনার বিভিন্ন বড় বড় গ্রুপে গিয়ে শেয়ার করতে হবে তাহলে কি হবে খুব দ্রুত মানুষ আসবে এখানে কিন্তু টাইম পারফেক্ট না প্লাস হচ্ছে গ্রুপে শেয়ার করি নাই এটা হচ্ছে সেটিং তেমনভাবে করি নাই লাইভের জন্য তারপরেও দেখুন যে আটটা ভিউ কিন্তু অলরেডি এক মিনিটের মধ্যে চলে আসছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে লাইভ হচ্ছে এগুলা এখানে কিন্তু লাইভলি আমি সব কিছু করতেছি এখানে আওয়াজ দিতে পারি বাট আওয়াজ দিলে হচ্ছে সমস্যা হবে আর হয়তো আমি এডিট করে এই যে এখানে লাইভের এখানে যে ভিডিওটা চলতেছে এটা হয়তো আমি বেলার করে দিব নয়তো একটু ঝাপসা করে দেব কারণ ইউটিউবে এগুলা মানে কপিরেট আসতে পারে এই জন্য আর এখানে আমি অল্প একটু আপনাদেরকে আওয়াজটা দিয়ে দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইভটা হচ্ছে আটজন দেখতেছে অলরেডি তো আমি একটু এখানে যাই নয়জন কিন্তু দেখছিল পিক পিক ভিউয়ার হচ্ছে নয়জন দেখতেই পারছেন তো কিছুক্ষণ চলুক আপনাদেরকে পুরাটা দেখাই এখন পারফেক্ট টাইম না তবুও তো আপনারা হয়তো বুঝতেই পারলেন কিভাবে লাইভ করব তো এটা এই অবস্থায় থাক আপনাদের সঙ্গে আমি কিছু কথা বলিনি হ্যাঁ কি বলবো আর কিছু বলার নাই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আস্তে আস্তে সব ভিডিও একটা পর একটা আসবে ইন ডিটেলস আসবে কিভাবে ফেসবুকে কপিরাইট ওয়ার্ক নিয়ে কাজ করতে হয় আপনারা দেখে থাকবেন মুভি ক্লিপ নিয়ে কাজ হয় আমি তো এটা সিরিয়াল নিয়ে করলাম এটা কিন্তু সেফ না সিরিয়াল ভিডিও দেয়া কিন্তু সেফ না তারপর হচ্ছে মুভি ক্লিপ আছে আপনারা কাজ করতে পারেন ফিশিং বিষয় নিয়ে করতে পারেন প্লাস হচ্ছে ছোটো ছেলেদের বিভিন্ন খেলনাপাতি নিয়ে আপনাদের রিয়েল কন্টেন্ট বানিয়ে করতে পারেন তারপর হচ্ছে এগুলো হচ্ছে আপনার কন্টেন্ট আইডিয়া দিচ্ছি যে আপনাকে আর তারপর হচ্ছে বিভিন্ন গেমস রয়েছে প্লে স্টোরে যেগুলো হচ্ছে সিমুলেশন গেম সেগুলো ডাউনলোড করতে পারেন সেগুলো খেলে খেলে আপনার পেজে রেগুলার লাইভ করতে পারেন ভিউয়ার্স কিন্তু অটোমেটিক আসবে তো এখানে কোনো ভিউয়ার্সই আসতেছে না তিনজন আসছে তিনজন বর্তমানে লাইভ চারজন হয়ে গেল তো এটা হচ্ছে আগের একটা ভিডিও নিছি এজন্য হচ্ছে সমস্যা এটা তো দেখলেনি যে এক মিলিয়ন মানুষ দেখেই ফেলছে এজন্য মানে সিরিয়ালটা দেখতেছে না তো আপনারা তো ভালো একটা ভিডিও ডাউনলোড করবেন যেটা নতুন ভিডিও আসছে সেটা নিয়ে সেটা লাইভ করবেন তো এইটা যেহেতু কেউ দেখতে মানে আগে দেখে ফেলছে সবাই এটা পুরাতন একটা তাই এটা হয়তো এখন কেউ দেখবে না এইরকম আর কি তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কপিরাইট ওয়ার্ক কাজ করার জন্য আর আমি খুব শীঘ্রই একটা ফ্রি কোর্সের ব্যবস্থা করব যাতে যারা কাজ করতে আগ্রহী তারা সবাই এক জায়গায় হতে পারেন এবং এক জায়গায় হয়ে কাজগুলো করতে পারেন হয়তো আমার থেকে আপনি একটু কিছু শিখলেন আপনার থেকে হয়তো আমি একটু কিছু শিখলাম এভাবে আমরা যদি এগিয়ে যাই তাহলে ভালো হবে তো এই ভিডিওর নিচে হয়তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করার কোনো ইনফরমেশন দিয়ে থাকবে সেখানে আমাকে কন্ট্যাক্ট করবেন কারণ আমি জানি না আমি কি দিব এখনও শিওর না আর এই চ্যানেলটা যেহেতু দুই মাস একদিন হয়ে গেল মানে কোনো ভিডিও আপলোড হয়নি সুতরাং এই ভিডিওটার একটু রিস্ক কম থাকবে আপনি যখনই এই ভিডিও দেখবেন আপনার যদি আগ্রহ থাকে এই বিষয়ে কাজ করার তাহলে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন সমস্যা নেই তো আমি একটু শেয়ার দিতে পারি কিনা দেখি ভিডিওটাকে শেয়ার দিলে মনে হয় একটু ভিউস আসবে তো দেখুন আমি ওখানে শেয়ার দিচ্ছি মাত্র আর এখানে তেরোটা ভিউয়ার চোদ্দোটা ভিউয়ার চলে আসছে চোদ্দোটা কিন্তু অলরেডি চলে আসছে জাস্ট একটা শেয়ার করলাম দেখুন যে শেয়ার ওয়ান আসে গেছে তো একটা শেয়ারে চোদ্দোটা ভিউজ অলরেডি চলে আসছে আর এই ভিডিওটা বেশিক্ষণ চলবে না কারণ এই লাইভটা বেশিক্ষণ চলবে না আপনাদেরকে বললামই কিছু ঝামেলা আছে তো এই ঝামেলার কারণে এই ভিডিওটা বেশিক্ষণ চলবে না বারো জন কিন্তু চোদ্দো জন চলে আসছে অলরেডি তো এখানে দেখাচ্ছে যে আমার লাইভ কিন্তু পনেরো জন অলরেডি দেখে ফেলছিল পিক দেখুন যে ফলোয়ার থেকে আসা শুরু হয়েছে এখানে কিন্তু এতক্ষণ কিছু ছিল না অল্প একটু পর এখানে রিকমেন্ডেশনও চলে আসবে যে আপনার ভিডিও রিকমেন্ডেশনে যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিউ হচ্ছে এটা কিন্তু ভিউ হবে তো আমি এই লাইভটা শেষ হওয়া পর্যন্ত অথবা এখানে কোনো রিস্ট্রিকশন না আসা পর্যন্ত একটু চুপচাপ হয়ে থাকবো অথবা ভিডিওর মাঝখানের অংশটা একটু কেটে দিব যাতে করে ভিডিওটা ছোটো হয় তো আমি একটু চুপ করে থাকবো এখানে যদি কোথাও কথা বলার প্রয়োজন হয় আমি এসে বলবো তো বন্ধুরা আরেকটা ইম্পর্টেন্ট কথা এই ভিডিওগুলো যদি আপনারা দিতে চান মনে করেন ভাগ্যবশত আপনি এই ধরনের আমার এই ভিডিওটা দেখে আপলোড করলেন অথবা ভিউসও নিলেন আপনার কোনো রিস্ট্রিকশন আসে নাই বা কোনো ব্লক হয় নাই কিছু সমস্যা হয় নাই তো আপনি চব্বিশ ঘন্টার বেশি রাখবেন না এর আগে আপনি ডিলিট করে দেবেন নইলে কিন্তু স্ট্রাইক খেয়ে বসে থাকবেন তো এটা একটু বলে দিলাম অলরেডি এখানে পনেরো জন ভিউয়ার তো আমরা একটু ইনস্টিকে দেখব তো দেখুন যে কারেন্ট ভিউয়ার হচ্ছে বারো জন এবং ফলোয়ার থেকে আসতেছে এটা এখনও যাচ্ছে না কোথায়ও তো সমস্যা হচ্ছে এটা হচ্ছে রিকমেন্ডেশনে যাচ্ছে না রিকমেন্ডেশনে যাইলে আপনার ভিউ কিন্তু দুইশো তিনশো চারশো পাঁচশো ওয়ান কে পর্যন্ত চলে যাবে জাস্ট কয়েকটা মিনিটের মধ্যে দুই তিন মিনিটের মধ্যেই তো এটা যেহেতু এখনও রিকমেন্ডেশনে যায় নাই তার মানে এই ভিডিওটা হচ্ছে ফ্লপ করছে এটা হচ্ছে মানে হয়তো আমরা ভুল ভিডিও নিয়ে নিছি হ্যাঁ, মূলত কথা হচ্ছে আমি সিরিয়াল দেখি না ভাই আমি যে কোনো একটা নিয়ে মেরে দিছি এখানে তো এইগুলো কাজ যা করলে মানে সিরিয়াল একটু রিক্স হয় তো আমি একটু ভুলভাল আপনাদেরকে নেওয়ার জন্য আর দেখানোর জন্য জাস্ট একটা নিয়ে ছেড়ে দিছি এটাই তো দেখুন তবুও পনেরোটা ভিউস কিন্তু হচ্ছে তো মানে আমি শেয়ারই করি নাই প্রথমে শেয়ার না করলেও এরকম ভিউই হয়তো এটাতে এখন শেয়ার করে পনেরোটা ভিউজ আসছে আর কি তা আমি ভালো গ্রুপে শেয়ারও করি না এটা কারণ এটা তো দেখার মতো একটা ভিডিও না কারণ এটা হয়তো অনেকেই দেখে ফেলছে তো এটা দেখার আর কোনো দরকারই পড়বে না ওদের তো বন্ধুরা এটা এরকমই থাক তো ভিডিওটা না বাড়াই আমি তো এটা দেখুন এইভাবেই অ্যান্ড করে দিই নাকি ভিডিওটা অ্যান্ড করে দেই যেহেতু মানুষ দেখতেছে না and and and live video and করে দিলাম তো আপনারা দেখতেই পারলেন পনেরোটা কোনো কিন্তু আমার লাইভ ভিউস আসতেছিল তো এটা আমি স্ট্রিপ স্ট্রিমিং করব এটা বন্ধ করে দিব তো আপনাদেরকে এ টু জেড বিষয় দেখালাম কিভাবে কি করবেন এখন আমরা একটু ক্রিয়েটর স্টুডিওতে যাব এখন আমরা ক্রিয়েটর স্টুডিওতে গেলাম দেখুন যে আমার এই যে আটটা ভিউ অলরেডি এখানে দেখাচ্ছে কারণ এটা লাইভটা এখনো মানে ইয়া হয়নি তো এটার যদি আমরা একটু ইয়েটা দেখতে চাই ডিটেলস তাহলে এটাতে ক্লিক করব দেখুন যে পনেরোটা লাইভ পিক হয়েছে ভিউ হয়েছে পনেরোটা মানে লাইভ একসঙ্গে দেখছে ও ভাই রিকমেন্ডেশনে যাচ্ছিল আমার ইয়েটা ও নো আচ্ছা যাই হোক রিকমেন্ডেশনে যাচ্ছিল এবং এগুলো এখনও আপডেট হয় নাই এগুলো আপডেট হবে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা কাজগুলো করতে পারেন তো এটাতে কোনো প্রবলেম হয় নাই আমি মনে করছিলাম ভিডিওটাতে কোনো প্রবলেম হবে যেহেতু এটা আগের ভিডিও হয় তো সেই কারণে কোনো প্রবলেম হয় নাই এটাই কিন্তু টু পয়েন্ট ওয়ানকে ছিল যতক্ষণে আমি ভিডিওটা রেকর্ড করতেছিলাম শুরুর দিকে আমি নিজেই দেখছি এটা টু পয়েন্ট ওয়ান ছিল এখন দেখুন যে টু পয়েন্ট টু হয়ে গেছে তো যাই হোক এইভাবেই আপনারা কাজ করতে পারবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা কিন্তু একটা ওভারভিউ ছিল মানে অনেক বড় একটা ভিডিও বানাইছি সব কিছু এক ভিডিওতে দেওয়াটা অনেক পসিবল না মানে অনেক কিছু সেরে সেরে অনেক কিছু বাদ দিয়ে দিয়ে আপনাদেরকে এটাতে দেখাইছি তো আস্তে আস্তে পরে ভিডিওগুলোতে আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু শেখানো হবে সব কিছু দেখানো হবে যে আপনারা কিভাবে ক্রাইটেরিয়া ফুল করবে ফুলফিল করবেন তো এখানে আপনাদেরকে জাস্ট একটা দেখাই আমি এখান থেকে পারফরমেন্সে গেলাম দেখুন যে আমি লাস্ট কয় দিনে কত ইয়া করছি ধরেন যে আমি একুশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত সিলেক্ট করলাম আপডেট করলাম আপডেট করে দেখুন যে আঠারো কে মিনিট ভিউ হয়েছে তারপর হচ্ছে two point one K minute one minute view eight point eight K হচ্ছে থ্রি সেকেন্ড ভিউ পাঁচটা তেরোটা পোস্ট রিয়াকশন তারপর আটচল্লিশটা ফলোয়ার ওখানে কিন্তু বায়ান্নটা ফলোয়ার এখানে অনেকগুলো আপডেটও হয়নি তো অনেক কিছু আপডেটও হয়নি এখানে তো দেখতেই পাচ্ছেন যে এখানে অর্গানিক তারপর হচ্ছে পোস্টেড তারপর হচ্ছে নন ফলোয়ার থেকে আসছে সব কিছু ভিডিও থেকে লাইভ থেকে দেখুন তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যদি আমি মাত্র কয় তারিখ থেকে একুশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে যদি এগুলো করতে পারি আঠারোকে মিনিট পুরাইতে পারি তাহলে আপনাদের বেশি দেরি লাগবে না আর আমি তো ওভাবে কাজও করি নাই মানে একটু জাস্ট ইয়ে করছি তো এখানে দেখতেই পাচ্ছেন আর আমি দুই মাস ধরে এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি নাই কারণ আমি ফেসবুক নিয়ে অনবরত অনেক কিছু দেখছি অনেক ভিডিও দেখছি অনেক ইয়ে দেখছি কিভাবে কপিরাইট কাজ করে কিভাবে কপিরাইট ওয়ার্ক করা যায় আমি ইউটিউবেরটাই জানি ফেসবুকেরটাও শিখলাম দুই মাস ধরে যেহেতু আমার চ্যানেল দুই মাস বন্ধ রাখছিলাম জাস্ট এগুলো শেখার জন্য কিভাবে কি করা যায় কিভাবে কি তো এখন যেহেতু আমি মোটামুটি লেভেলের একটা শিখছি আমি বলবো না যে আমি সব কিছু শিখে ফেলছি সব কিছু শিখে ফেলি নাই আমি মোটামুটি লেভেলের একটা কিছু শিখে ফেলছি তো বন্ধুরা তো যেহেতু একটু হলেও আমি কিছু শিখতে পারছি তো আপনাদেরকে এটা শেখানোর আমার একটা প্রসেসটা ফ্রিতে শেখানোর প্রসেসটা দেখা যাক কদ্দূর আগাইতে পারি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি পরের ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এত কষ্ট করে এত বড় একটা ভিডিও যেহেতু আপনি এতক্ষণ ধরে দেখলেন একটা লাইক দিতে কি বেশি কষ্ট লাগে লাইকটা দিয়ে দেন তো এই ছিল ভিডিও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে